Hi Sravanti, I'm your new course mate. Wow, so what's your name? My name is Sri Brahma. Nice to meet you, Jui. Nice to meeting you, Sravanti. Hello everyone, welcome to Daily English Day Four. So this is Miss Shravanti Bhattacharya again and This is Sri Brahma. so what's our topic today? Mm, আজকে আমাদের টপিক কি কি যখন প্রথম কারোর সাথে দেখা হয় এবং কেউ এসে তার পরিচয় দেয় তাহলে তাকে আমরা কি বলতে পারি এর মানে কারোর সাথে প্রথম ইন্ট্রোডিউস হওয়ার পর আমরা তাকে কি রিপ্লাই দিতে পারি ঠিক যেভাবে জুই প্রথমে আমার কাছে আসলো এবং এসে বলল যে সে আমার new coursemate right new coursemate বলার পর আমি তাকে হাই বললাম যেটা আমরা কিন্তু করে ফেলেছি সিম্পল গ্রিটিংস সিম্পল গ্রিটিংসে আমরা কিন্তু শিখেছিলাম যে কিভাবে আমরা হাই হ্যালো এগুলো বলতে পারি এরপর আমি তাকে বললাম যে তোমার নাম কি সে তার নাম বলার পর আমি তাকে কি বললাম নাইস টু মিট ইউ এর মানে সে যখন তার পরিচয়টা আমার কাছে দিল আমি তাকে জানালাম যে তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লেগেছে exactly so nice to meet you is a very common and at the same time very easy expression আমরা সব সময় যখন কারোর সাথে দেখা হয় তখন কিন্তু এই এক্সপ্রেশনটাই নর্মালি ইউজ করা হয় যে নাইস টু মিট ইউ এখন আমরা যেহেতু আস্তে আস্তে আরেকটু বেশি শিখছি এবং এভরিডে লাইফে আমরা কমন এক্সপ্রেশন ছাড়াও আরও কী কী এক্সপ্রেশন ইউজ করা যায় সেগুলো শিখছি সো আজকে আমাদের টপিকটা তাহলে কি when you have been just introduced one okay so একদম ফার্স্ট ওয়ান কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে নাইস টু মিট ইউ এটার সাথে মিল রেখে জুই আমরা আরেকটা কি বলতে পারি nice meeting you nice meeting you আমরা নাইস টু মিট ইউ এবং nice meeting you is the same expression but just আমরা কিছু ওয়ার্ড চেঞ্জ করে কিন্তু এক কথা বলছি যে তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে এক্স্যাক্টলি সো যখন আপনার কারোর সাথে পরিচিত হয়ে ভালো লাগবে আপনি কি তাকে বলবেন back to meet you no আমরা কখনোই বলবো না যে আপনার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগেনি যদি কখনো হয় তাও আমরা কি বলি যে good to meet you exactly and this is the expression number three that is good to meet you so good to meet you আপনারা সবাই কিন্তু ভিডিওটা পজ করে করে আমরা একটা এক্সপ্রেশন বলার পর সেটা আপনারা কিন্তু সাথে সাথে বলে প্র্যাকটিস করবেন সো দ্যাট আপনাদের ফ্লুয়েন্সি আসবে আপনাদের বলার প্র্যাকটিসটা আসবে কারণ জাস্ট লিসেনিং করে কিন্তু স্পিকিং শেখা যায় না স্পিকিং শিখতে হলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ইংলিশে কথা বলতে হবে এই যেমন আমি আজকে কি করেছি আমার পার্টনার হিসেবে জুইকে এনেছি সো তার সাথে আমি কি করছি স্পিকিং প্র্যাকটিস করছি সেমভাবে আপনি কিন্তু এভাবে আপনার যে কোনো একটা পার্টনার ফ্রেন্ড ফ্যামিলি বা ছোট ভাই বোন মা বা যে কারোর সাথেই কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং আগের লেসনে আমি আরেকটা কথা বলেছিলাম যে সব সময় রেকর্ড করবেন কোনো কিছু শেখার পর আপনার ফোনের যে রেকর্ডারটা আছে সেটা ছেড়ে আপনি রেকর্ড করবেন ওকে সো এই পর্যন্ত আমরা তিনটা শিখে ফেলেছি লাস্টে ছিল good to meet you Right, so Julie, number four? Number four is how very nice to meet you. এর মানে কি এর মানে হচ্ছে যে মানে তোমার সাথে দেখা আমার অনেক ভালো লেগেছে বা তোমার সাথে পরিচিত হয়ে আমি অনেক খুশি হয়েছি how very nice to meet you how very nice to meet you এই জায়গায় কিন্তু আপনি গুড দিয়েও বলতে পারেন how very good to meet you how very good to meet you So, how very good to meet you, how very nice to meet you, same expression, just আমরা word, nice, different thing, and good. এটা কি করছি? Exchange, Exchange বলছি. And number five, what a pleasure to meet you. Okay. What a pleasure to meet, meet you. in মানে হচ্ছে যে তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে what's a pleasure to meet you যখন আমাকে জুই বলল যে I am new course coursemate my name is Jui তখন আমি তাকে এভাবে বলতে পারি what a pleasure to meet you Jui what a pleasure to meet you what a pleasure to meet you and next one so number six number six is it's a pleasure to have finally meet you. আচ্ছা এর মানে কি এর মানে হচ্ছে যে আমি আগে থেকেই আপনার সম্পর্কে জানতাম সো ফাইনালি আপনার সাথে মেট হয়ে বা পরিচিত হয়ে আমার ভালো লেগেছে exactly so number seven is I'm pleased to make your acquaintance I'm pleased to make your acquaintance মানে তোমার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো অ্যাকুইটেন্স মানে হচ্ছে পরিচয় হওয়া বা পরিচয় ঠিক আছে সো লাস্ট ওয়ান না last one is very simple thing আমরা ইউজুয়ালি লাইফে এটা আমরা ইউজ করে থাকি that is glad to meet you glad to meet you very simple shortcut and easy going that sounds to them right so glad to meet you okay so এভাবেই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সপ্রেশন ইউজ করে একজনকে বলতে পারি যে তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে কাউকে কিন্তু আমরা বলবো না তোমার সাথে পরিচয় হয়ে আমার <laughs> খারাপ লেগেছে so yes it's nice to meet you guys right So yeah, that's all for today. Thank you so much for watching this video. Keep your eyes on our page. Take care. Bye-bye.